আসসালামু আলাইকুম আমি আলমাম অনলাইন মানি মেকিং এবং ট্রেক রিলেটেড ভিডিও পাবলিশ করি এই চ্যানেলটিতে তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে শেয়ার করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে একটি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কয়টি জিম রেজিস্ট্রেশন করেছেন এবং কোন কোন নাম্বার সেই বিষয়টি জানতে পারবেন খুব সহজে সেই সাথে জানতে পারবেন আপনি আপনার জিম ফুল নাম্বার এবং আপনি জানতে পারবেন আপনার পুরাতন সিম হারিয়ে গেলে সেই সিম রিপ্লেস করতেও পারবেন তো অবশ্যই মূল ভিডিওতে চলে যাচ্ছি কিভাবে কি করতে হবে তো স্টার্ট করছি মূল ভিডিও আপনি চলে যাবেন কল ড্রাইভ অপশনে তো আমি কয়েল ডায়াল ডায়াল অপশনে চলে যাচ্ছি কল ড্রাইভ অপশনে চলে আসার পর আপনাকে লিখতে হবে star one six double zero one আমি আবারও বলছি star one six double zero one hash just এতটুকুই আপনি ডায়াল করে দেবেন তো আমি ডায়াল করে দিলাম ডায়াল করার পর আমাকে তারা ইনপু দিয়েছে to can to can you registration number dial last four digit for you NID and processing sent অর্থাৎ তারা আমাকে বলতাছে যে তুমি তোমার যে আইডি কার্ডের চারটি সংখ্যা দাও অর্থাৎ লাস্টের ন্যাশনাল আইডি কার্ডের চারটি সংখ্যা দিতে বলতাছে তো আমি আমার আইডি কার্ডের লাস্ট চারটি সংখ্যা দিয়ে দিচ্ছি আপনি আপনার আইডি কার্ডের লাস্ট চারটি সংখ্যা দিয়ে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি লাস্ট চারটি সংখ্যা তো তারপর সেন্ড করে দিলাম সেন্ড করার পর your registration you has been and আপনার অ্যাপ্লাই হয়ে গেছে প্লিজ ওয়েট করতে বলতেছে তো আমি ওয়েট করার ওয়েট করছি ওয়েট করার পর দেখি আমার একটি এস এম এস চলে এসেছে কী এস এম এসটা আসছে দেখি নি হ্যাঁ এখানে বলতাছে হ্যাঁ আপনার টোটাল পাঁচটা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে এবং পাঁচটি সিম তার মধ্যে এয়ারটেল হচ্ছে এয়ারটেল সিম করা হয়েছে আপনার তিনটি আর বাকি দুইটি সিম হচ্ছে বাংলালিঙ্ক তো এখন কথা হচ্ছে যে আমি তো আমার ফুল নাম্বার জানলাম না আমি তো জানলাম প্রথম দিকটা সংখ্যা কিছু আর এদিকটা সংখ্যা কিছু অর্থাৎ এদিক দিয়ে চারটা ফুল নাম্বার জানলাম না ডট ডট হাবি চাবি দেওয়া আছে এখন আমি কি করব হ্যাঁ আচ্ছা এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনি কাস্টমার কেয়ারে কল দেবেন অর্থাৎ আপনি যদি বাংলালিংক সিম হয় তবে বাংলালিং কাস্টমার কেয়ারে কল দিবেন এবং গ্রামীণ হলে গ্রামীণ কাস্টমার কেয়ারে কল দেবেন অর্থাৎ কাস্টমার কেয়ারে কল দেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি জাস্ট জিজ্ঞেস করবেন যে স্যার আমার মোবাইল নাম্বার সিমটি হারিয়ে গেছে লাস্টের চারটি তিনটি সংখ্যা মনে আছে সিক্স এইট থ্রি জাস্ট এতটুকু বললেই হবে আর সাথে আপনার ন্যাশনাল আইডি কার্ডটা অবশ্যই রাখবেন তারা ইনফরমেশন চাবে যে আপনি কি সঠিক দাতা নাকি সেজন্য তো আপনি ন্যাশনাল আইডি কার্ড রাখবেন আর এই চা লাস্টের চা তিনটি সংখ্যা বলবেন জাস্ট এতটুকুই বলার পর আপনাকে অবশ্যই নাম্বারটা বলে দিবে